বলেন সেই হাসান বসরি সে হাসান বসরিকে প্রশ্ন করলেন হাসান ドアから সাদা সুস্থভাবে দিতে পারবো কিনা আপনি একটু আমার জানাই আমরা কোন তরিকা কোন তরিকা আল্লাহর বিধান মানতে গেলে একটা তরিকা নবীর তরিকা কোন বাবার তরিকা না কথা বলবেন কেন জান্নাত যাওয়ার জন্য একটা তরিকা সেটা হলো নবীর তরিকা কথা বলবেন কেন অন্য কোন তরিকায় বস্তা পাতি আমল করলে কাজ হবে কথা বলবেন কাজ হবে কাজ হবে না এইগুলা হচ্ছে বেদাতি ভণ্ড কুল্লু বেদাতি বলালা প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি আর গুমরাহিতে যারা গুমরাহিতে যারা ডুবে আছে তাদের ঠিকানা হবে জাহান্নাম কথা বলতে কিনা আল্লাহ বললেন Neki, those Allah. সাহানার দিকে নিয়ে যাইতে চাইবে Axé. তখন বাঁচে যুদ্ধের হলে জায়গা কি হবেন মেরা এটার মধ্যে করে পাওয়া যায় কথা বলতে কিনা এবার আর কোরআনিক সায়েন্সের ক্লাস করে লালবাগ থেকে কোরআন বিভিন্ন বের হলাম এখন বাড়ির গুলাওয়ালার দিন সুতরাং মানে আসর নয় মিছিল দেয় আপনার ডেস্ক বাড়ায় ফিকার উপর ডেস্কের বাড়া করে গেল লয় সারা কয় যে সিরাজুল নবী পালন হয় বিলাদুল নবী পালন করো সিরাজের গায়ে লাগতে পারো নাউজুবিল্লাহ সালাম শুধু আবেগ বললেই চলবে না আবেগ স্লোগান আর গজল গাইলেই চলবে না সিরিকের গন্ধ আছে কিনা খেয়াল করা লাগবে কথা কোন ঠিক কিনা जहन्नम زمن فيصل এটা আমার নফলকে ফরজের উপরে গুরুত্ব দেওয়া যাবে না পাঁচ হবে নামাজ খবর নাই জানালা নিয়ে পাগল জানালা নিয়ে পাগল কথা বলতেন কিনা পাঁচ হবে নামাজ যারা পড়ে তারা অবশ্যই জানালা ব্যক্তির শরীর হবে আল্লাহ পাক এটার জন্য দুই কাজ সব আল্লাহ আপনার আমল নামায় দান করে দেবে সুবহানাল্লাহ রাবিয়া বসি বললেন হাসান বসি নেকের পাল্লা কি ওজন হবে না হালকা হবে এটা একটু বলেন না তিনি বললেন না রাবে আমি বলতে পারবো না চোদ্দ নাম্বার একজন জান্নাতে আরেকজন জাহান্নামে জাহান্নামের দলে কিংবা জান্নাতের দলে আমি কোন দলে থাকবো জান্নাতের দলে না জাহান্নামের দলে এইটাও আমি বলতে পারবো না হাজার মাহার পাইটা খুব অন্তত রাবি আবু হাসান বসি এই পরজগতের এই প্রশ্নগুলো তো আখেরাতের জগতের চিন্তা এই আখেরাতের জগতের চিন্তা থাকলে আমার বিয়ে হওয়ার সময় কই আমার বিয়ে হওয়ার চিন্তা মাথায় আসে না এই পরজগতের এই চারটা প্রশ্নের চিন্তা আমার বিয়ে বসার চিন্তা মাথায় আসে না আমি সব সময় ইমান আমলে বিপুল হয়ে থাকি একমাত্র বড় পাঁচে অস্বীকার করার জন্য জন্য করে আর আমার কাছে রাবে পর্দা নাই মার্কেটে যায় ঘোরাঘুরি করে স্বামীর বলে তুমি এটা বুঝতে না এটা আমরা পেটে চিন্তা পেটে বুঝছি কি কই এবার আসলে বুঝে না বুঝলে কি আর তোমার মতো ব্যাপারটা মহিলা লইয়া সংসার লইলে এত বছর আল্লাহ পাঁচজনের ভিতরে এসে আল্লাহ তাই যদি তুমি দিও গজব আল্লাহ দানা উরুলিয়া কই আল্লাহ দানা উরুলিয়া বন্ধ দ্বিতীয় নাম্বার স্বামী অসুখ সারা বছর ভালো ভালো কাপড় পরাইলেন এখন এক এক বেলা কিংবা এক ঈদের চাঁদে যদি আপনি সস্তা দামি কাপড় কিনা দেন যদি এটা পছন্দ না হয় হ্যাঁ, বিশ বছর এসে দিয়া দিছে সেই বান্দার কাছে জীবনে বালা একটা তেনা হয়ে দেখা না আসলে এরকম বিশ্বনবী বললেন স্বামীর না সুবিধা হওয়ার কারণে জাহান্নামে যাবে শেষ একটু অবহেলা পছন্দ একটু অবহেলা করছেন একদিন একটু বকা দিচ্ছেন কিংবা একটু ঝাড়ি টাড়ি দিচ্ছেন এই বান্দা জীবনে ভাবে ব্যবহার করছে আমার লোকে বিশটা বছর আমার শরীরে আংলা করে রয়েছে আংলা করে রয়েছে আংলা করে প্রিয় আছে গর্ব আমার মায়ের এমন কতগুলি কথা বলে এটা আল্লাহ ব্যালেন্স আল্লাহ নারাজ হয়ে যায় এমন কথা বলা যাবে না মা ফাতে মারাতে আল্লাহ মতো সুখে দুঃখে ইবাদতগুলি করেন স্বামীর খেয়াল করেন দুনিয়া যদি আপনি এত কষ্ট করে যাচ্ছেন এটা আখেরাতের পাথর হয়ে আপনার জন্য অপেক্ষা করবে কথা কন্টেন্ট কিনা দুনিয়াকে প্রাধান্য দেয় আর আমি আমার সীমান্না রাবিয়া বলছেন আল্লাহ এই গাদার উপরে আরোহণ করে গাদার উপরে হালকা কিছু মালামাল নিয়ে আমি যাচ্ছিলাম তোমার কাবাগুলো জিয়ারতের জন্য গাদাটা তুমি মানলা কে তুমি তো মারছো না রাবিয়া বলছেন আল্লাহ তুমি তো মারছো আপনার প্রথমে বুঝে আপনি আরে শোনেন আসলে ময়দানে যারা আল্লাহর মাহবুব বান্দা হবে এরা আসলে ময়দানে আল্লাহর কাছে বলবে আমি একটা মতো না আমার বুঝে কেউ নয় সুবহানাল্লাহ বলতে না যাও যাও যাও আল্লাহ কি করবে আল্লাহ আমার মা বাবা আছে না সুবহানাল্লাহ আল্লাহ বলবেন তোমার যাও বলবে আল্লাহ তাহলে আসলে আমার মা বাবা আমার মন করে দিয়ে দেন আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার যাও তুমি যাও আল্লাহ যে উস্তাদের কাছে কোরআন পড়েছি হাদিস পড়েছি ওই উস্তাদ সহকার উস্তাদ পরিবার সহকারে আমরা তো দেওয়া পারবো শুধু সংখ্যা বাড়ায় সংখ্যা বাড়ায় সংখ্যা বাড়ানো ফেরেস্তারা আমার এই বাংলা যা চায় পুরো বংশ আদর জান্নাতে নিয়ে যাবে আর সবাই করুন সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান সেই রাবে হসি আল্লাহর কাছে বলতে আল্লাহ গাদারা তুমি মাল্লা খায় উনি কোন একমতে বলছে জানেন উনি বলছে আল্লাহ হায়াত মতের মালিক তুমি তো তোমার মতন সালমান কাদার বলছেন না সুবহানাল্লাহ কাফেলার লোকগুলো আসছে এ আল্লাহ বান্দি আপনি বুড়া মানুষ কোথায় যাবেন বলে আমি তো এটা মাখ্যাতুল মুকাররম আমি ওদিকে যাব ও আপনার গাধা তো মরে গেছে কিভাবে যাবেন আপনার গাঠুরি দেন আমরা একটু সহযোগিতা করে নিয়ে যাই তিনি বলতেছেন গাঠনি দেওয়ার দরকার নাই তোমরা যাও তোমরা যাও আমি তোমাদের উপর তবক্ষণ করি না আমি আমার মাওলার উপরে তবক্ষণ করি আর জোরে করে সুবহানাল্লাহ আমি এই জন্য তবক্ষণ করি যে আমার মাওলা ومن يتوكل على الله فهو حسبه যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার যাবতীয় কাজ করার জন্য কল্যাণময় করার জন্য আমার মাওলাই যথেষ্ট হয়ে যায় এই জন্য আমি তোমাদের উপর তালা পড়লো রাবিয়া বসে দোয়া করে কাফের লোকজন চলে গেল কেউ নাই রাবিয়া বসে বলেন মাওলা তুমি ছাড়া কেউ নাই আমি তো কাফেলা লোকজন উপর তালা করি না তোমার উপর তালা করে আমার গাধা টানিয়া বাইতুল মাদিয়ার kumal kafir tidak gak ada barang namanya আমলের দ্বারা কিসের দ্বারা না আমলের দ্বারা মনে রাখবেন আউলিয়াদের কালাম সত্য নবীদের মৌজেদা সত্য নবীদের স্বপ্ন অভি নবীদের স্বপ্ন সত্য জোরে করেন সুবহানাল্লাহ যত হকালি আল্লাহর নবী আছে এই পৃথিবীতে যত হকালি পীর মাশায়েখ আছে তারাই হলো হকালি পীর যাদের মুরিদান বেশি না থাকতে পারে বছরে বছরে গরু বাসু দরবারে না আসতে পারে কিন্তু উনি সহি আলেম ওনার মধ্যে কোরআন হাদিসের এলেম আছে উনি হচ্ছে হকানি পীর কথা কন ঠিক কিনা একটু আগে তিনি আমার আগে তিনি মোনাজাত দিলেন মানুষ তাদের পরম শ্রদ্ধাবাদ আলবাজা হ্যাঁ দোয়া করলেন অত্যন্ত বুজুর্গ অত্যন্ত আগ্রহী ওনার দোয়ার মধ্যে অনেক তাসির আছে আমি প্রমাণ পাই আমি গত বছর যখন জানুয়ারি জানুয়ারিতে আসছিলাম গলাটা খুব ভাঙা ছিল খুব মানে কম অবস্থা ছিল বাইশ তারিখে ছিল না হ্যাঁ, হ্যাঁ জানুয়ারিতে যে আসছিলাম উনি যে অনেকক্ষণ দোয়া করলেন দোয়ার যে কত তাসি আমলি লোকদের দোয়া হকানি বীর মশাই আছে নাই পৃথিবীতে এমন না বীর ওরা ওলামাই কেন আসেন তবে আমরা চিনতে পারি আমরা মনে করি যার দরবারে গরু গেছে যার দরবারে বছর বছর গরু যায় বেরিয়ে যায় লাফালাফি হয় জিকিরের নামে মনে করে এটা বলে হকানি দরবার এটা হকানি দরবার না এটা হুকানি হুকানি বছর বছর আসতে পারে কিন্তু একজন হকানি আল্লাহ আপনি দিন হতে পারেন কথাগুলো আপনি দিন হতে পারেন আপনি শ্রমিক হতে পারেন বিক্ষোভ করতে পারেন হতে পারেন আপনি যদি পাঁচ নামাজের আমল করেন করেন হালাল খান অন্যের হক নষ্ট করেন না আব্বা করেন আপনার দ্বারা কোন কোরআন কাজ হয় না আপনি আল্লাহ একজন মহিলা জিজ্ঞাসা করে আল্লাহ নবীরা আখিরাতের পাথর আখিরাতের পাথর জোগাড় করার তার চিন্তায় বিধি হয়ে থাকতেন দাওয়াতি কাজ করতেন মানুষের সহি আনেনটা সহি কোন হাদিসের বাণীকে তারা পৌঁছে দিতেন সুবহানাল্লাহ কেন কেন কেন এই জন্য যে দুনিয়ার মধ্যে থাকতে যে আখিরাতের পাথর জোগাড় করতে না পারি আল্লাহর বিধানকে যদি উপেক্ষা করে চলি মুখ ঘুরাইয়া চলি আল্লাহর বিধান থেকে হাসান ময়দানে আমাদের কাছ থেকে আল্লাহ মুখ ফেরাইয়া দিবে আল্লাহ মুখ আর ওই জাহান্নাম বা ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহায্যকারী পাওয়া যাবে এজন্য দুনিয়ায় থাকতে আল্লাহকে যাবে না রসুলের আদর্শকে যাবে না দুনিয়ায় থাকতে যে কাজ করেন হ্যাঁ তাদের সাথে সময় তাদের সাথে বসেন সম্পর্ক রাখা এটা অনেক কিছু হকানি আলেমদের সাথে সম্পর্ক রাখা পারে না তারা ভালোবাসতে পারে না যারা মুনাফিকের খাসিয়ত আছে তারা ভালোবাসতে পারে না কিন্তু কিছু গরিব লোক আছে কিছু মধ্যবিত্ত আছে অধিকাংশ লোক আছে সমাজের ভিতরে যারা ওখানে আলিমদেরকে বড় ভালোবাসে তাদের হাসর নাসরও ওই আলিমের সাথে হবে এখন কি নবীগণ আছে আছে কারা অনামাই কারা নবী যখন যখন ছিল যখন এই হাদিসটা বললেন যে যার সাথে যেন মহাব্বত তার সাথে হাসল রসুল এই হাদিসটা ব্যবহার করে এই হাদিসটা বর্ণনা করলেন একজন সাহেব বলে রাসূলুল্লাহ আমি তো আপনাকে সবচেয়ে বেশি মহাব্বত করি রসুল বললেন তুমি যাকে বেশি মহাব্বত করো তার সাথে তোমার হাসর হবে আমাকে মহব্বত করো আমার সাথে তোমার হাসর হবে এই জন্য আমরা যেন কোরআন সন্ন্যার পক্ষে অখানে আরামাই কারা যারা তিন দেবতার কাজ করেন তাদেরকে ক্রিটিসাইজ না করে তাদেরকে নিয়ে উন্নতি না করে আমরা তাদের সাথে বসবো বাকি বাইরেকে দাওয়াতের দিকে আহ্বান করবো হ্যাঁ আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দেন সকলে বলে আমি আর সকলে বলে আমি বারোটা ব্যাংক বেজে দিচ্ছে আমাকে আবার তিন রাস্তা বাড়িতে ঢাকা যেতে হবে আর এইগুলো ঢাকা থেকে যেতে হবে থাকে না এটা তো আর চার লাখ এটা তো চার লাখ সমস্যা এবং কুয়াশা মনে হয় একটা গাড়ি করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কুয়াশা পেটে গেল অনেক রিস্কি হয়ে গেল গত তোমার আগের সময় ঢাকা যাচ্ছি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি ছয় যায় অ্যাক্সিডেন্ট একটু হালকা কুয়াশা হয়েছে এমন করছে এটার মধ্যে রাস্তা করে কালের মধ্যে ওই দেখি ওই দেখি ডুবার মধ্যে করছে এটা কোনো রাস্তা আরেকটা পুরো উপরে চলে গেছে মনে করছে এটাও আরেকটা রাস্তা আল্লাহ আমরা সবাই তো rickshaw auto rickshaw motor cycle private car কিংবা বাস দিয়ে চলি আল্লাহ আমাদের সকলকে এগুলো অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন ভাই ভক্ত হতে জানি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করবেন যদি আপনার জ্বর হয়ে মৃত্যু হয় শাহাদাতের দরজা আল্লাহ নসিব করে দেবেন আমরা মনে করি শাহাদাত খাইছি মোহাম্মদানি গাড়ি মারে মোহাম্মদের গুলি করে এই চিন্তা করে খুব ভয় পায় আপনি শাহাদাতের মৃত্যু হলো উত্তম মৃত্যু শাহাদাতের মৃত্যু কামনা করবেন আল্লাহর কাছে যদি জ্বর হয়ে যদি আপনার মৃত্যু হয় আল্লাহ আপনাকে শাহাদাতের দরজা নসিব করে দেবে শাহাদাতের দরজা শহীদদের কি মর্যাদা জানেন আপনি থেকে কোরআন জন্য যারা জীবন দিয়েছে মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের কাছ থেকে হিসাব না বিনা হিসাবে থেকে দিনের জন্য কোরআনের জন্য জন্য যদি আবশ্যক ক্ষেত্রে জীবন দেয় আল্লাহ যে কথাগুলি বলেছি আল্লাহ আমাকে আপনাদেরকে আপনি বলে দেন